ঘুরমু গারমু মজা ভয়ের কিছুই ভিতরে আমার না ভয় ভিতরে গেলে আমাদের যদি সমস্যা হয় না পাগল নাকি তো আসে ওই ভিতরেই মজা হবে ভিতরে না গেলে কিভাবে বুঝবি তোরা বুঝতেছিস না এই জন্য প্রবলেমটা ঠিক আছে আচ্ছা, ভিতরে কোথাও যায় মজা পাগল পানি তো ছিল অনেকক্ষণ আগে পানি শেষ হয়ে গেছে আরে একটা জিনিস দোস্ত আমার অনেক hello hello hello hello Rubina Rubina কোথায় কোথায় কোথায় ও আচ্ছা রুবিনা এই আমি তো ওদিকে দেখি তোরা এদিকে যা, আমি এদিকে রুবিনা রুবিনা কোথায় রুবিনা রুবিনা? আচ্ছা তুমি কি এই জঙ্গলেই থাকো একা একা ভয় করে না তুমি কি আমার কথা বুঝতেছো না আচ্ছা তোমার নাম কি তুমি কি টার্জেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি ছিল তোর কি ছিল তোর তুই কোথায় ছিলি তুই ঠিক আছিস তো হঠাৎ কে নিয়ে গেছিল তোকে কে এটা ওটা কে ওটা কে এটা কে ওটা কে টার্জেন টার্জেন টারজেন হাজার আঠারো সালে টার্জেন কই গেল কোথায় কোথায় কোথায় মনে হয় চলে গেছে আচ্ছা বাদ দে যাক তুই তো আছিস আমাদের কাছে টারজেন দু সালে ওরা যদি আমরা শহরে নিয়ে যেতে পারি বুঝোস আমরা কত লাভবান হবো তোরা কখনোই ওকে নিতে পারবি কেন পারবি না কত একাই চারজনকে যেভাবে মারছে আর তোরা নিবি ওকে শোন আমার কাছে একটা গুড আইডিয়া আছে ওরে নেওয়া কোনো ব্যাপারই না ঠিক আছে আচ্ছা আমাদের তো শেষ তো আমরা তো আজকে চলে যাব তুমি এই জঙ্গলে একা একা কিভাবে থাকবা এখানে তো তোমার কোনো ভবিষ্যৎ নাই তুমি কি আমাদের সাথে যাবা Taste the dirt as I hit the ground You were there, you were there through it all খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে যাওয়ার বাট কি করার তুমি তো যাবে না আমাদের সাথে চলে যাচ্ছি আমি এখন থাকো তাহলে তুমি কি আমাদের সাথে যাবা One more time. Yes! চলো চলো চলো ঠিক আছে আচ্ছা আমরা কথা না বাড়াই এখন চলো যাই চলো চলো যাই আসুন টার্জেন মনে করেছিল যে তার জীবন হবে অন্য সব সাধারণ মানুষের মতো কিন্তু তার স্থান হলো চিড়িয়াখানায় আর চিড়িয়াখানায় অবস্থানের পর কি হলো সেগুলো আমরা দেখব দ্বিতীয় পর্বে সবাই আমাদের সাথে থাকবেন I love you. to see the sunlight in your hair Until you time and time again How much I care